আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি পিক ওয়ার্কারের যাদের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সেটা নিয়ে আজকে কথা বলবো এবং কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই আমি আজকে একটা বিষয় আপনাদের শেয়ার করতেছি সেটা হলো দেখেন আমি যখন আজকে রাতে উইথড্রয়াল দিতে যাই উইথড্র করতে যাই তখন দেখেন কি বলে you can not request a withdrawal at the moment please contact support তো তারা আমাকে বলে যে আপনি এখন উর্দু দিতে পারবেন না কারণ সাপোর্টে কথা বলতে বলতেছে আমাকে যোগাযোগ করতে বলতেছে তো এর ইতিপূর্বে আমি অনেকবার উইড্রো দিয়েছি তো এরকম কিন্তু আমার হয়নি হঠাৎ করে আমার এরকম সমস্যা দেখা দেয় তো তারা আমাকে আরেকটি বিষয় জানায় সেটা হলো যে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তো এই ধরনের সমস্যার জন্য আপনার উইড্রল এখন ই করতে হবে বন্ধ এবং আপনি যে পর্যন্ত আপনার অ্যাকাউন্টগুলো ডিলিট না করবেন সে পর্যন্ত আপনার উইড্রো দিতে পারবেন না তো আমি আসলে আমার মাল্টিপল অ্যাকাউন্ট ছিল না তো আমি শুধু একটা কাজ করেছিলাম সেটা হলো যে আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্ট আমার এই ডেস্কটপে তার ইমেলটা লগ ইন করে ভেরিফিকেশন করে দিয়েছিলাম কারণ তার ফোনে হলো না তাই কিন্তু যখন আমি আজকে উইড্রো দিতে যাই তখন এই ধরনের সমস্যা হয় তো তখন আমি কি করি তাদের সাপোর্টে কথা বলতে চেষ্টা করি কি বলেছি আজকে সেটা আপনাদের দেখাবো তো আমি যখন আমাকে তারা বলে সাপোর্টে কথা বলতে তো আমি আমার অ্যাকাউন্ট সিটিংয়ে গিয়ে তাদের সাথে সাপোর্টে কথা বলতে চেষ্টা করি তো সাপোর্ট টিকেট এইখানে আমি ক্লিক করেছিলাম আপনারাও করবেন এইভাবেই কথা বলতে হয় তো কি বলেছি আমি <coughs> দেখাচ্ছি তো যারা নতুন কথা বলবেন তারা create a new cricket cricket এইখানে ক্লিক করে একটি ই করে নেবেন তো এখানে আপনারা সাবজেক্ট দিবেন যদি আপনার অ্যাকাউন্টে কী ধরনের প্রবলেম তো এটা নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন উল্লেখ করে দেবেন আমারটা ছিল উইথড্রয়াল প্রবলেমস তো তারপর আপনারা দিবেন যে কী ধরনের মানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন প্রবলেম অফ উইথ অ্যাকাউন্ট তো এটাতে সিলেক্ট করবেন পরে আপনারা এখানে আপনাদের বিস্তারিত যে কথা কি সমস্যা সেটা বিস্তারিত এখানে তাদের বলে দিবেন এবং এখানে আপনারা চাইলে একটা ফাইলও যোগ করে দিতে পারেন যেমন আপনি আমি যেমন এই স্ক্রিনশটটা আমি তাদের দিয়েছিলাম এটা তো আপনারাও দিতে পারেন আপনাদের যে সমস্যা সেটা আপনারা এখানে দেখিয়ে দিবেন তো এটা করার পর আমি কি করেছিলাম আমি দেখাচ্ছি আমি একটু আবার ব্যাক আসি তো আসার পর এইখানে দেখেন ক্লোথসটা আমি যে দুইটা দুইবার তাদের কালকে রাতে তাদের সাথে কথা বলি আর এখন তাদের সাথে কথা বলি তো রাতে তাদের সাথে আমি বলি sir I respect all pick workers ওল তো আমি পিক ওয়ার্কার সকল কিছু নিয়মকানুনকে সম্মান করি currently I can not withdrawal money please help me তো আমি এখন আমার টাকা তুলতে পারতেছি না আমাকে সাহায্য করুন তো এটা আমি তাদের অ্যাটাচ ফাইলে এটা দিয়েছিলাম যে এই সমস্যাটার জন্য তারা আমাকে বলে যে হ্যালো ফ্রম পিকট তো you can not withdrawal because the system decided যে আমাদের সিস্টেমটি uh, সিদ্ধান্ত নিয়েছে that your operate with multiple account আমার নাকি মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে একের অধিক অ্যাকাউন্ট রয়েছে please delete them so your account can be clear তো আমাকে ওই পূর্বের অ্যাকাউন্টগুলো তারা ডিলিট করতে বলে তো আমি আসলে আমার অ্যাকাউন্টই ছিল না আমি কীভাবে ডিলেট করব সেটা নিয়ে আমি একটু চিন্তা পড়ে গিয়েছিলাম তবে আমি বললাম I give my friend an ID just by using my device because she does not pick worker account তার কোনো পিক ওয়ার্কার অ্যাকাউন্ট ছিল না শুধু আমি একটি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম তারা পরে আমাকে রিপ্লাই দেয় আই এটা আমি বলেছিলাম পরে রিপ্লাই দেয় hello you must delete the related account you must not share your device with other pick workers এটা তারা বলে যে আর আপনি আপনার ডিভাইস দিয়ে অবশ্যই আপনার অন্য অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন না তা আমি বললাম thank you give me advice পরে তারা বলে দিস আমি পরে এটা এই ক্রিকেটটা টিকেটটা আমি ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর নতুন আমি আর কথা বলিনি তাদের সাথে পরে আমি সকালে আবার কথা বলার ট্রাই করি আজকে উনিশ তারিখ তো এটাতে আবার বলি sir I respect all the role of pick worker pick worker tells me I have more account but I do not understand how many other account I have আমি তাদের বলেছিলাম যে আপনারা যেহেতু বলেছেন আমার অ্যাকাউন্ট আসলে আমি বুঝতে পারতেছি না আমার কি করে এত অ্যাকাউন্ট আসলো if you could tell me please আমাকে যদি বলতেন I could delete all the other account আমাকে যদি তারা বলতো তাহলে আমি আমার আস আর মানে যে অ্যাকাউন্টগুলোর জন্য সমস্যা হচ্ছে ওগুলো আমি ডিলিট করে দিতাম তো আমি জানতামই না আমার কোন অ্যাকাউন্টগুলোর জন্য সমস্যা হচ্ছে তো এই জন্য আমি এটা বলেছিলাম পরে বলে please go to account setting identity ও KYC and fill in the required information to start the verification of your account thank you তো তারা আমাকে বলে যে আপনার সিটিংয়ে গিয়ে আইডেন্টি কেওয়াইসি ভেরিফিকেশনটা করেন তো আমি যখন সেটা করতে যাই সেটা হলো না কারণ পরে থ্যাংক ইউ বলে বের হয়ে আসি পরে যখন সেটা করতে যাই তখন আমার ওপেন হচ্ছিল না আমি এটা দেখাচ্ছি যে কেমন দেখা দেখিয়েছিল দেখেন not required the at this time তো আমার এটা ওপেন হলো না তখন আমি তাদের আবার বলি but identity KYC not opened পরে বলে hello please disagreed the previous message আপনি পূর্বে মেসেজগুলো দেখেন উই হ্যাভ অলরেডি আমরা অলরেডি ক্লিয়ার ইয়ার অ্যাকাউন্ট আমার আমার যে পূর্বের অ্যাকাউন্টগুলো ছিল তারা ডিলিট করে দিয়েছে অ্যান্ড ইউ মে নাও এখন আপনি ট্রাই করতে পারেন টু উইড্রল এখন উইড্রো দিতে আমি চেষ্টা করতে পারি তো এটা দেওয়ার পর দেখেন আমার কি এসেছিল এখন কিন্তু আমি উইড্রো দিতে পারি এখন যদি আমার ওয়ালেটে আসি এই যে আমার ওয়ালেটটা ওপেন হচ্ছে রিকোয়েস্ট টু তো এটা দেখেন আমার ওপেন হচ্ছে আমি যে কোনোতে একটাতে উইড্রো দিতে পারবো তো আমি কিন্তু এভাবে আমার সমস্যাটি সমাধান করেছি যদি আপনাদের এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা কখনো হন তো সাপোর্টে কথা বলে ঠিক করে নিতে পারেন পার্সোনালি সাপোর্টে কথা বলার জন্য আহামরি তেমন ভয়ের কিছু নেই আপনি একটু বুঝিয়ে গুছিয়ে লেখে লিখলেই তারা আপনার সমস্যাটি সমাধান করে দিবে তো আশা করি বুঝতে পেরেছেন তো কিভাবে সাপোর্টে কথা বলতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি তো ওই যে আপনারা ক্রিয়েটিভ নিউ ক্রিকেট এখানে ক্লিক করবেন করে আপনাদের সমস্যাটা কি সাবজেক্টে বলবেন ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন অ্যাকাউন্টের সমস্যা না কোন ধরনের সমস্যা দেওয়ার পর আপনারা এখানে মেসেজ লিখে আপনারা একটা স্পাইলটি দিয়েও দিতে পারেন না থাকলে না দিবেন সাবমিট করে দিবেন দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা আপনার রিপ্লাইটা দিবে তো রিপ্লাই দেওয়ার সাথে সাথে দেবে তাদের সাথে আপনি তারা কি বলে সেটা একটু বুঝে আবার আপনার যদি সমস্যার সমাধান হয় তাহলে তো হলো না হলে আপনি আবার তাকে মেসেজ করবেন তো মেসেজ করলে এক পর্যায়ে আপনার সমস্যাটা সমাধান হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকাউন্টের সমস্যা হলে সমাধান করতে হয় ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন